বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আমি একটু আগে ক্লাস নিচ্ছিলাম টুয়েলভের ম্যাথামেটিক্স ক্লাস তোমরা জানো এখন সমস্ত ক্লাস অনলাইনে হচ্ছে অফলাইনে কোনো ক্লাস হচ্ছে না কোভিড নাইন্টিনের জন্য ব্যাচ এখন টোটালি বন্ধ রয়েছে তো আমিও ক্লাস নিচ্ছিলাম অনলাইনে সেই মুহূর্তে একটা কল আমার আসলো যখন ব্যাচটা প্রায় শেষের মুহূর্তে কল আসলো যে তোমার ফ্লিপকার্টের এর একটা পার্সেল রয়েছে তো আমি ডেলিভারি বয়কে অ্যাড্রেসটা বললাম এবং সে এসে আমাকে পার্সেলটা দিয়ে দিল আমি প্রথমে ভাবতে পারিনি যে এই পার্সেলটা এত তাড়াতাড়ি চলে আসবে কেন আমি খুবই এক্সাইটেড ছিলাম বাবার জন্য একটা জিনিস প্ল্যানিং করে রেখেছিলাম যে বাবাকে গিফট দেবো প্রথম এত ভালো গিফট মানে আমার মনে হয় আমার এত ভালো গিফট আমি খুবই এক্সাইটেড ছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এই যে <laughs> আমি ক্লাস করাচ্ছিলাম তোমাদের একটু বিহাইন্ড দ্য সিন দেখিয়ে দিই তো কীভাবে ক্লাস নিয়ে তোমরা দেখে নাও এই যে বোর্ড রয়েছে এই বোর্ডে আমি ম্যাথামেটিক্স করাই আর এই যে এখানে সেলফোন রয়েছে এই ফোনে ভিডিও কল চলে এবং তা ও এখানে বোঝায় যেটা প্রবলেম আছে ওরা এখান থেকে জিজ্ঞাসা করতে পারে তো অফলাইন আর অনলাইনে আমার মনে হয় না কোনো অসুবিধা হয় দুটোর ক্ষেত্রে একই এখানেও কোনো প্রবলেম হলে ওরা জিজ্ঞাসা করতে পারে সেটা আমি বুঝিয়ে দিই তো এখানে প্রবলেম একটাই অনেক সময় কানেক্টিভিটি পাওয়া যায় না এটাই প্রবলেম হ্যাঁ এমনি অনলাইনের সময়ও বেঁচে যায় যার জার্নি হয় না স্টুডেন্টদের সেক্ষেত্রে অনেকটা সময়ও বেঁচে যায় আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ এই যে বই রয়েছে ক্লাস টুয়েলভের টুয়েলভের বই রয়েছে এই যে অবকলনের চ্যাপ্টার তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ অবকলনের চ্যাপ্টার করেছিলাম তো এখানে তোমরা একটু লুকসে যেও না যে এখানে কি অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ এই যে বইগুলো অবচলন রয়েছে আমি আমার অনেক মোটামুটি অনেক ধরনের কাজ করতে হয় ক্লাস নিই শুধুমাত্র eleven twelve eight nine ten ঠিক আছে তারপরে ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথামেটিক্স তো এরকম প্রচুর ক্লাস নিতে হয় এছাড়া তারপরে তোমাদের জন্য ভিডিও করতে হয় এছাড়া ব্লগিং রয়েছে কয়েকটা ওয়েবসাইটে আমি কাজ করি এই এছাড়া আরও বিভিন্ন ধরনের অনলাইন ছোটোখাটো কাজ থাকে তো এইসব নিয়ে সময় চলে যায় বেশিরভাগ স্টুডেন্টদের সাথেই সময় চলে যায় বেশিরভাগ সময় আমার এটা আর এটার সাথে আর নিচে একটা রয়েছে পিসি এটার সাথে চলে যায় তো এখন তোমাদের সেই জিনিসটা দেখাবো যেটার জন্য আমি এক্সাইটেড রয়েছি এবং বাবাকে যেটা গিফট দিতে চলেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ টেবিলে রয়েছে এইটা সত্যি কথা আমার হাত খুব কাঁপছে আমি ব্লগিং নিই প্রথম ব্লগিং করছি সেই কারণে অতটা অভ্যাস নেই খুব হাত ব্যথা হয়ে যাচ্ছে তো এই যে এটা রয়েছে এটাকেই বাবার জন্য গিফট দিয়েছে আর স্পেশালি তোমাদের বলি প্রত্যেকে প্রত্যেকে বাবা মা ছোটোবেলার থেকে অনেক গিফট অনেক কিছু দেয় বাবা মা যখন বাবা মাকে নিজে কিছু দেবে না তখন তার ফেলটাই অন্যরকম হয় খুবই ভালো লাগে সেই সময়ে যে অনুভূতি যেটা হয় সেটা খুবই খুবই ভালো হয় তো আমি আমার তো খুবই আনন্দ হচ্ছে আমি তোমাদের সেই আনন্দটা বই প্রকাশ করতে পারবো না তোমরাও হয়তো কোনো না কোনো সময় এরকম তোমাদেরও মুহূর্তে এসছে যে প্যারেন্টসদের কিছু দিয়েছো তো আমি স্পেশালি আগে দিয়েছি কিন্তু এত বড় সারপ্রাইজ বাবাকে দিইনি সবার প্রথম আমি দিচ্ছি আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে যেহেতু পাখা চালাতে পারছি না আর সত্যি কথা বলতে কি বলবো আমার এই মুহূর্তে মাথায়ও আসছে না যে কি তোমাদের বলবো তো তো সবার প্রথমে বক্সটা খুলে ওপেন করি ইনস্টলেশন করি কেন বাবা এইগুলো সম্বন্ধে অতটা জানে না তো বাবাকে সমস্ত কিছু তৈরি করে তারপর বক্সের ভেতর রেখে বাবাকে দেবো তো তোমরা যদি প্যারেন্টসকে এরকম ধরনের গিফট কোনো সময় দিয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে আমিও এই সারপ্রাইজ দিয়েছি প্যারেন্টসকে এবং বাবা মা বা মার এই রিয়াকশান ছিল তো আমি এটাকে আনবক্সিং করব আনবক্সিং তো ঠিক আমি জানি না কীরকমভাবে করে জাস্ট ওপেন করব ওপেন করে তোমাদেরকে দেখাবো যে কী সেলফোন রয়েছে খুব একটা দামি ফোন না খুবই আমার বাজেটের মধ্যে আমার এর থেকে ওপরে যাওয়ার বাজেট ছিল না তো এটার আগে আনবক্সিং করব আর বারবার আমি বলছি যে এখন বাইরের প্রোডাক্ট আসলে সবার প্রথমে স্যানিটাইজ করে নেবে তারপরেই কিন্তু খুলবে এই যে এখানে তোমরা প্রাইসটা দেখতে পাচ্ছ ফোনের কত রয়েছে sixteen thousand nine hundred nine মানে সতেরো হাজার টাকা প্রায় এই যে ফোনটা তোমরা এখনও গেস করতে পারো তো এখানে হাত দেখটা ছেঁড়া রয়েছে এখানে আবার সিল রয়েছে এটাকে সিলটা ওপেন করছি এই যে ফোন এগুলো আমি সাইডে সরিয়ে রাখি এই যে রয়েছে মেন ফোনটা তো এটাই হচ্ছে বাবার সেই সারপ্রাইজ তোমরা দেখে বুঝতেই পারছো কী লেখা রয়েছে তো আমার মনে হয়েছে এটা এই প্রাইসের মধ্যে ভালো এবং আমার একটা বন্ধুও কিনেছে সেই কারণে আমি এটাই নিলাম বাবার জন্য তো তোমরা বলো ফোনটা কীরকম এর প্রাইস অনুযায়ী কীরকম তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও তো এটার স্পেসিফিকেশান বলবো আমার একটু মনে আছে এইট জিবি র্যাম রয়েছে আর ইন্টারনাল স্টোরেজ রয়েছে একশো আঠাশ জিবি তো one twenty eight internal storage রয়েছে আর কি ক্যামেরা কটা চারটে আই থিঙ্ক ক্যামেরা রয়েছে তো দেখা যাক এটাকে ওপেন করি এবং স্পেসিফিকেশনটা তোমাদের ডিটেলস আলোচনা করব নতুন ফোন ওপেন করার মজাটাই কিন্তু অন্য তো এখনও সেই মোক্ষম সময় প্রথমে একটা বক্স দেওয়া রয়েছে এর ভেতরে একটা বক্স রয়েছে আই থিঙ্ক এর ভেতরে আই থিঙ্ক রয়েছে আর এখানে কভার দেওয়া রয়েছে কভার রয়েছে আর এখানে ম্যানুয়াল গাইড রয়েছে আর একটা ইনফরমেশন গাইড রয়েছে তো এর পরেই চলে আসে তোমার মেন যে ফোনটা এই হচ্ছে মেন সারপ্রাইজ তো এটাও আবার প্যাক করে রয়েছে পেছনে দেখতে পাচ্ছ যে চারটে ক্যামেরা রয়েছে আর বক্সের মধ্যে রয়েছে চার্জার রয়েছে একটা চার্জার রয়েছে আর এখানে ইউএসবি পোর্ট রয়েছে আর কিছু নেই বক্সে তো এখন মেন যে জিনিসটা সেই জিনিসটাকে আমি করে নেব ব্যাকে তোমরা চারটে ক্যামেরা দেখতে পাচ্ছ তো প্রথমে রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেল তারপরে রয়েছে এইট মেগাপিক্সেল তারপরে টু মেগাপিক্সেল টু মেগাপিক্সেলের টোটাল চারটে ক্যামেরা রয়েছে আর ফ্রন্টে যদি দেখো এখানে রয়েছে সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরা তো এখন এটাকে বুট করে নিই সবার প্রথমে দেখি আমার বেশ মোটামুটি ফোনটা ভালোই লাগলো বাবার তো খুব ভালোই লাগবে কারণ বাবা এর আগে এরকম ধরনের ফোন ইউজ করেনি এখন যদি আমার ফোনের সাথে কম্পেয়ার করি না তাহলে এটা হচ্ছে বাবার ফোন হচ্ছে এইট জিবি র্যাম আর আমার ফোনে হচ্ছে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এটাও একশো আঠাশ জিবি রয়েছে কিন্তু এটা সিক্স জিবি এটা এইট জিবি তোমরা অনেকে বলতে পারো যে এত ভালো স্পেসিফিকেশান দেওয়ার মানে কি তো আমি এই এইট জিবি ভেরিয়েন্ট স্পেসিফিকেশান দিচ্ছি এই কারণেই কারণ আমরা তো ভালো ভালো ফোন ইউজ করি না তো প্যারেন্টসরা আমাদের সবসময় ভালোটাই দিতে চায় কেন আমরাও কেন না প্যারেন্টসদের সবসময় ভালো দেবো না আমরা প্যারেন্টসরা অবশ্যই আমার বাবা বুঝতে পারবে না যে আমি কি স্পেসিফিকেশান দিয়েছি বা এই স্পেসিফিকেশানের গুরুত্বটা কি হয়তো বাবা বোঝে না কিন্তু তাও মন থেকে একটা স্যাটিসফাই হয় না যে বাবা মা সবসময় আমাদের ভালোটা দিতে চায় আমরাও যদি বাবা মাকে ভালোটা দিই তাহলে খুব ভালো লাগে না তো সেই কারণে আমি এটা নিয়েছি তো আমার মন থেকে আমি স্যাটিসফাই এটা দিয়ে তো এখন সবার প্রথমে আমি বাবাকে ফোন করি বাবাকে ফোন করে বাবা জানি না কোথায় আছে জিজ্ঞাসা করবো কোথায় আছে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে তুমি তাড়াতাড়ি চলে আসো তো বাবাকে এখন কল করি আগে হ্যালো কোথায় রয়েছে আমি এই তো বাইরে আছি হ্যাঁ তাড়াতাড়ি আসো তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে এই এসে বলবো তুমি আসো আগে আচ্ছা ঠিক আছে হয়তো কোনো কাজে রয়েছে আওয়াজ পাওয়া যাচ্ছে কাজ বাজে রয়েছে তো আসুক দেখি রিয়াকশান খুব একটা রিয়াকশান পাবো না আমি জানি কারণ মোটামুটি আগের থেকে জানে আগের থেকে মানে আমি কিছুদিন আগে ভুলেছিলাম তো সেই কারণে জানে অতটা ভালো রিয়াকশান হয়তো পাওয়া যাবে না তো তো বন্ধুরা এখন ঘরে চলে এসেছি এখন ফোনটাকে ভাবছি কোথায় রাখি বিছানায় রাখবো না আচ্ছা ডাইনিং প্লেসে রাখি তো ডাইনিং টেবিলে রাখলে বাবা এখানে চাবি রাখতে আসে তো ঠিক এই জায়গাটায় ফোনটা রাখি এই যে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলে রাখি এইখানে বাবা চাবি রাখতে আসে তো বাবা তখন দেখতে পাবে যে আমি বলতে পারছি না শ্যুট করে আমি হয়তো স্নানে যাব তখন ঢুকে গেল বাবা সেই কারণে শ্যুট করতে পারবো না কি <laughs> সেটা আমি বলতে পারছি না তোমাদের যে অ্যাকচুয়ালি তোমাদের রিয়াকশান দিতে পারবো কি না আর কভার লাগাতে এতক্ষণ লাগলে তো হয়ে গেল ইউজ করতে পারবো তো হ্যাঁ দারুণ ঠিক আছে আমি পরে সিম ফিম করে দিচ্ছি তোমরা বুঝতেই পেরেছো খুব ভালো রিয়াকশন কিন্তু এখানে পাওয়া যায়নি কারণ আমি যখন স্নান করতে গেছিলাম তখন কিন্তু বাবা চলে এসেছে তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো প্যারেন্টসরা আমাদের জন্য অনেক কিছু করে আমাদের ছোটোখাটো আনন্দের জন্য অনেক স্যাক্রিফাইস করে তেমন আমরা বড় হয়ে শুধুমাত্র আমাদের কথা চিন্তা না করে বাবা মার কথাও যদি চিন্তা করি বাবা মাদেরও ও কিছু স্বপ্ন পূরণ করে দেখবে খুবই ভালো লাগবে তো আমি এই ভিডিওটা মোটিভেট টাইপের ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করেছি যাতে তোমরা মোটিভেট হতে পারো এবং এটা তোমরা সর্বদা স্মরণ করে রাখো আজকে তোমরা যে পজিশানে আছো বা যে জায়গায় আছো সমস্ত কিছু প্যারেন্টসের জন্য এবং প্যারেন্টসদের এর ছোটোখাটো দায়িত্ব বা ছোটোখাটো খুশির দায়িত্ব কিন্তু বড় হয়ে তোমাদেরই নিতে হবে এছাড়া তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্টে রয়েছে তোমরা অনেকেই আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করো তোমার বাড়ি কোথায় আমার সম্বন্ধে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করো এছাড়া বিভিন্ন ধরনের অন্যান্য কোশ্চেনও জিজ্ঞাসা করো টেকনিক্যাল রিলেটেডও কোশ্চেন জিজ্ঞাসা করো যেগুলো আমি এইখানে এ তোমাদের ভিডিও আপলোড করতে পারবো না কারণ এইটা জানো তোমাদের এডুকেশান চ্যানেল এখানে এডুকেশান রিলেটেড তোমাদের ভিডিও আপলোড হয় তো সেই কারণে আমি একটা নতুন ক্রিয়েট চ্যালেঞ্জ ক্রিয়েট করেছি তোমাদের জন্য ও যেখানে আমি এরকম যে এই যে ভিডিওটা দেখছো ব্লগিং ভিডিও সেরকম ব্লগিং ভিডিও এবং আমার সম্বন্ধে বিভিন্ন ধরনের ভিডিও সেখানে আপলোড করব যেটা তোমরা জানতে চাইছো এই কারণে আর কি যারা ব্লগিং ভিডিও দেখতে পছন্দ করো এবং যারা আমাকে ভালোবাসো তারা ওই চ্যানেলকেও সাবস্ক্রাইব করো যেভাবে এই চ্যানেলকে সাপোর্ট করেছো ওই চ্যানেলকেও সাপোর্ট করো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আর একটা ভিডিও তোমাদের জন্য আপলোড হয়ে গেছে